হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যে সাইটটাতে আপনারা সাইন আপ করার সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পাঁচ ডলার যেটার মূল্য প্রায় চারশো থেকে পাঁচশো টাকা যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এক সেকেন্ডের ভিতর আপনি আপনার bKash Rocket Paytm PayPal bank এছাড়া চাইলে আপনি বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট যে কোনো ওয়ালেটে এক সেকেন্ডে পেমেন্ট নিয়ে নিতে পারবেন তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার একটা লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন এখানে ইমেল আইডি দেন এখানে সেন্ডে ক্লিক করলে আপনার ইমেলে একটা কোড যাবে সেই কোডটাকে এখানে বসিয়ে এখানে রেফার কোড থাকবে দেন আপনি এখানে একটা ক্লিক করবেন দেখুন ইমেল আইডি দেওয়ার পর আমি জাস্ট সেন্ডে ক্লিক করলাম তাহলে একটা কোড আমার এই ইমেল আইডিটাতে চলে যাবে এই যে দেখতে পারেন একটা মেল চলে এসছে এবং এখানে একটা ভেরিফিকেশান কোড দেওয়া রয়েছে double seven one two two six double seven one two two six double seven one two two six দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম তো এখানে ইউজার নেম অলরেডি এক্সিড রয়েছে তো এখানে আপনি ইউজার নেমটাকে চেঞ্জ করে দেবেন দেন আপনি লগ ইনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে দেন এখানে আপনি যে ইউজার নেমটা দিলেন সেম ইউজার নেমটা আপনি এখানে দেবেন দেন এখানে এখানে এই সেন্ডে ক্লিক করবেন সরি এখানে আমি এক দুই তিন চার দিয়েছিলাম এটা দিলাম দেন এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন তাহলে আপনার ইমেলে আবার একটা ভেরিফিকেশান কোড যাবে ঠিক আছে এই যে আবার চলে এসে double triple eight seven eight seven তো এখানে triple eight seven eight seven এটা দেওয়ার পর জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন দেন এখানে আপনার সামনে একটা লক দিতে বলবে তো আপনি একটা লক দিয়ে দেবেন তো এখানে আমি জাস্ট লকটা দিয়ে দিলাম আবার এখানে লকটা দিলাম কনফার্মে ক্লিক করলাম এখন এটা দিলে এটা ওপেন হয়ে যাবে তো এখন বানানোর সাথে সাথে যদি আপনি অ্যাসিডে আসেন তাহলে দেখবেন আপনাকে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে তো বেসিক্যালি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই পাঁচ ডলারটাকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে উইথড্র করবেন এটাকে এক সেকেন্ডে কিভাবে আপনি আপনার বিকাশ রকেট পেটিএম পেপালে নেবেন ওকে তাই ধৈর্য দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখো তো বন্ধুরা এখানে আমরা যে পাঁচ ডলারটা ফ্রিতে পেলেন এটা উইথড্র করার আগে আমি আপনাদেরকে সাইটটা সম্বন্ধে বলতে চাই মানে অ্যাকচুয়ালি সাইটটা থেকে আমরা কীভাবে এক্সট্রা ইনকাম করবেন তো সাইটটার হোম পেজে আসবেন আসার পর এখানে আপনি মার্কেট দেখতে পাবেন বর্তমানে মার্কেট কি রয়েছে ঠিক আছে এবং এখানে বিভিন্ন ধরনের অফার আপনি মায়ের সাথে পাবেন যেগুলোর মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডলার টলার পাবেন ঠিক আছে তো এখন বর্তমানে অফার নেই এবং এখান থেকে রিচার্জ এখান থেকে ইউএসডি এক্সচেঞ্জ বিভিন্ন অপশান রয়েছে এগুলো আমি আপনাদেরকে বলবো তো সাইটটা থেকে বেসিক্যালি আপনারা কীভাবে ইনকাম করবেন এখানে যদি আপনি সাইডে ক্লিক করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের স্পন্সার সাইট রয়েছে এগুলো আমি বাদ দিচ্ছি এখন এই যে মাঝখানের যে অপশানটা রয়েছে আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন তো এই অপশানটাতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলোর মাধ্যমে আমরা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন ওকে তো বন্ধুরা দেখুন এখানে এটা আপনারা কীভাবে উইথড্র করবেন এটা কিন্তু উইথড্র করার জন্য আপনাদেরকে কোনো রিচার্জ করতে হবে না কিছুই করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে পারবেন তবে তার কিছু নিয়ম রয়েছে নিয়ম যদি জানতে চান যদি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এখানে আপনারা মাইন অপশানে ক্লিক করবেন বা এখানে অ্যাসিড অপশানে ক্লিক করবেন দেন এখানে এক্স এমআর বলে একটা অপশান পাবেন আপনি এখানে এক্স এমআরের উপর ক্লিক করবেন রিচার্জ এক্স এমআর দেন এখানে একটা অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসটাকে আপনি কপি করে নেবেন দেন এখানে আপনাদেরকে এক্সএমআর যদি আপনারা চান রিচার্জ করতে পারেন রিচার্জ করে বেশি ইনকাম করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো না রিচার্জ করতে আপনারা ফার্স্ট ফাইভ ডলারটা উইথড্র করবেন দেন আমরা চাইলে উইথড্র করতে পারবেন তো আমি বেসিক্যালি আপনাদেরকে পুরো সাইটটা সম্বন্ধে বলছি যাতে আমরা বুঝতে পারেন যে সাইটটা থেকে অ্যাকচুয়ালি কীভাবে ইনকাম হয় আর এটা হলো ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট তো এখান থেকে আমি বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ওপেন করছি তো আমার ওয়ালেটে বর্তমানে ইউএসডিটি এবং টিআরএক্স রয়েছে ঠিক আছে এক্স আর এম নেই তো এর জন্য আপনি ট্রেডে ক্লিক করবেন করার পর এখানে এক্স এম আর এখানে একটা ক্লিক করবেন দেন এখানে সার্চ করবেন X M R X M R X M R then X M R R ইউএসডিটিটা চলে আসবে এটাকে আপনি সিলেক্ট করবেন দেন এখান থেকে যেহেতু বাই করবো তা বাইটাকে সিলেক্ট রাখবেন দেন এই লিমিট এটাতে ক্লিক করে আপনি এখান থেকে মার্কেটটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনি কত ডলারের কিনতে চান আমি ধরুন তিরিশ ডলারের এখান থেকে এক্সআর এক্সআর এম কিনতে চাই ঠিক আছে তো এখানে আমি তিরিশ দিলাম ঠিক আছে তিরিশ ডলার দিলাম দেন এখান থেকে জাস্ট এই যে বাই এক্সআরএম বাই এক্সআরএমে আমি ক্লিক করলাম তাহলে আমার সাকসেস হয়ে গেছে দেখতে পারেন এই যে আমি এখান থেকে বাই করলাম তিরিশ ডলারের আমার ফি কেটে উনত্রিশ পয়েন্ট এইট সিক্স চলে এসছে ঠিক আছে তো এখন এখানে আমি ওয়ালেটে ক্লিক করব দেন আমার এখানে এক্সআরএম চলে এসছে এক্সআরএমের উপর আপনি ক্লিক করবেন দেন এখান থেকে উইথড্রার উপর আপনি একটা ক্লিক করবেন দেন এই প্রথম অপশানটাতে ক্লিক করবেন দেন এখানে অ্যাড্রেস তো যে অ্যাড্রেসটা কপি করে এনেছেন সেই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করে দেবেন দেন এখানে এই ম্যাক্সের উপর আপনি ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এই উইথড্রর উপর আর একটা ক্লিক করবেন ওকে তো দেন এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইল এবং ইমেলে ভেরিফিকেশান কোড আসবে সেগুলোকে দিয়ে দেবেন এখান থেকে সেন্ডে ক্লিক করলে কোডগুলো আসবে বসিয়ে দেবেন তো এখানে বসিয়ে দেওয়ার পর আমি যা সাবমিটে ক্লিক করলাম তাহলে দেখতে পারেন আমার উইথড্রটা প্রসেসিংয়ে চলে গেছে এখন ভিউ হিস্ট্রিতে ক্লিক করলে একটু টাইম লাগবে এটা সাকসেস হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে তো একটু ওয়েট করে নিই তো বন্ধুরা অনেকটা সময় ওয়েট করার পর ফাইনালি আমার যে এক্সআরএম আমি যেটা উইথড্র করেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি আমি এই ওয়ালেটে আসি তাহলে দেখতে পারেন যে ডলারটা আমি রিচার্জ করেছিলাম সেটা মিলিয়ে টোটাল আমার ব্যালেন্স হয়ে গেছে এখন চৌত্রিশ point six five something dollar এই ডলার দিয়ে আপনি চাইলে আরও বেশি এখান থেকে কমিশন ইনকাম করতে পারবেন এবং যেটাকে উইথড্র করতে পারবেন তো এখান থেকে আপনি জাস্ট এই মাঝখানের অপশানটাতে আপনি একটা ক্লিক করবেন এখানে দেন দেখবেন এখানে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে এখানে এখানে একদিনের ডে অন আরও বিভিন্ন এখানে ডে ফাইভ এখানে বিভিন্ন প্ল্যান রয়েছে এবং এগুলো লিমিটেড টাইমের জন্য এগুলো দেখতে পারেন হাফ কিন্তু পার্টিসিপেট হয়ে গেছে তো এখানে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যান অনুযায়ী আমরা এখান থেকে কমিশন এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আপনারা চাইলে এই সমস্ত যে কোনো ইনভেস্ট করতে পারেন তো এখানে ডে অন একটা প্ল্যান রয়েছে আমি এটাতে ইনভেস্ট করতে যাই আপনি জাস্ট এই যে এই অপশানটাতে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট অলে সিলেক্ট করবেন এখানে ওয়ালেট সিলেক্ট করলে আপনার টোটাল ডলারটা চলে আসবে তো এখানে আমি চৌত্রিশ ডলার দিচ্ছি ঠিক আছে যেহেতু আমার চৌত্রিশ ডলার রয়েছে তো চৌত্রিশ ডলার দেওয়ার পর দেন আপনি এখান থেকে এই যে কনফার্মের উপরে একটা ক্লিক করবেন এখানে তো এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে সেন্ডে ক্লিক করবেন আপনার ইমেলে একটা কোড যাবে কোডটাকে এখানে দেবেন তো কোড অলরেডি চলে এসে two eight two six three four two eight two six three four এটা দেওয়ার পর আপনি কনফার্ম দ্য পেমেন্টে ক্লিক করবেন তাহলে দেখবেন congratulation your payment is successful তো এখন রিটার্নে ক্লিক করবেন করার পর ব্যাকে আসবেন এখান থেকে ঠিক আছে তো এখন যদি আপনি নিয়ে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনি এটা ক্লিক করবেন করার পর এখানে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা চব্বিশ ঘন্টার পর আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এখান থেকে আপনি যেটা মানে অ্যাকচুয়ালি কমিশন পেয়েছেন দেখার জন্য মাইন অপশানে ক্লিক করবেন দেন এই ট্রানজ্যাকশান অর্ডারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এটা আমরা সেটেল হয়ে যাবে এখানে এই চৌত্রিশ ডলার এটা করেছিলাম যার জন্য আমাকে এই প্রফিটটা দেওয়া হয়েছে ঠিক আছে এবং এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে settle settlement A to Z আপনি দেখতে পাবেন তো এখানে একটু টাইম লাগবে টাইম নেওয়ার পর এটা আপনার স্যাটেল হয়ে যাবে তো এখানে আপনারা রিচার্জ করলে সেই ব্যালেন্সটা আপনার এই ইউএসডিটিতে অ্যাড হয়ে যাবে এবং কমিশনটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবং আপনি চাইলে এটাকে এক সেকেন্ডে উইথড্র করতে পারবেন তো এখন বর্তমানে আমার এখানে চৌত্রিশ ডলার রয়েছে তো আপনারা সাইন আপ করার পর পাবেন পাঁচ ডলার তো এটা উইথড্র করার জন্য জাস্ট আপনি উইথড্র ইউএসডিটির উপরে এটা ক্লিক করে দেবেন যেটা ফ্রিতে পাবেন সেটা বা যদি চান রিচার্জ করে উইথড্র করবেন তাহলে সেটা দেন এখানে আপনার টিআরসি টোয়েন্টি সেভ থাকবে দেন আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন তো বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে স্পোর্টে ক্লিক করবেন দেন ডিপোজিটে একটা ক্লিক করবেন এখানে ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনি ইউএসডিডিটাকে সিলেক্ট করবেন দেন ইউএসডিডি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটাকে এখান থেকে সিলেক্ট করবেন ওকে দেন দেখবেন একটা টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কের একটা অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটাকে কপি করার পর আপনি জাস্ট ওয়েবসাইটটাতে আসবেন অ্যান্ড এখানে আপনার অ্যাড্রেসটাকে পেস্ট করবেন দেন এখানে কত উইথড্র করতে চান আমি এখানে অল উইথড্র করতে চাও চৌত্রিশ ডলার তো এখানে সার্ভিস চার্জ এক ইউএসডি কেটে নেয় তো চৌত্রিশ ডলার ডলারটা দেওয়ার পর আপনি এখান থেকে উইথড্রার উপর ক্লিক করবেন ঠিক আছে আর একটা জিনিস এখানে মিনিমাম উইথড্র ত্রিশ ডলার ঠিক আছে তবে আমরা যে ফাইভ ডলারটা পাবেন সেটা উইথড্র করার জন্য আমাদের কি করতে হবে আমি বলবো আমি এটাকে অ্যাট ফার্স্ট উইথড্র করে দেখাই এখান থেকে উইথড্র করলাম দেন সেন্ডে ক্লিক করলাম তাহলে আমার ইমেলে একটা ভেরিফিকেশান কোড এটা আবার পাঠিয়ে দেবে তো কোডটাকে এখানে আপনাকে বসাতে হবে তো কোড এসে এখানে six three six three eight four five nine then এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন তাহলে এটা আপনার সাকসেস হয়ে যাবে উইথড্র তো একটু ওয়েট করলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে পেমেন্টটা করে দেওয়া হবে তো আমি এখানে একটু ওয়েট করি আমার এখানে বর্তমানে প্রায় তিরাশি ডলারের মতো পেমেন্ট রয়েছে তো একটু ওয়েট করলে পেমেন্টটা চলে আসবে তো বন্ধুরা দেখতে পারেন আমি এখান থেকে চৌত্রিশ ডলার উইথড্র করেছি এখন যদি আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসি তাহলে দেখুন এখানে একটা এই যে কমপ্লিট হয়ে গেছে এখানে আঠেরো সেকেন্ড আগে আমি যদি দেখাই তাহলে দেখতে পারেন এই যে উইথড্র করলাম যে পেমেন্টটা তেত্রিশ ডলার সেটা দেখতে পারেন ইনস্ট্যান্ট চলে এসছে এবং আমার বাইন্যান্সেও একটা নোটিফিকেশান চলে এসছে ঠিক আছে আমি যদি স্পোর্টে গিয়ে আমাদেরকে এখান থেকে ট্রানজ্যাকশান হিস্ট্রিও দেখায় তাহলে দেখতে পারেন এই যে তেত্রিশ ডলার উইথড্র করলাম সেটা ইনস্ট্যান্টলি পেমেন্টটা চলে এলো মানে সাইটটা আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট করবে কারণ এর যে পেমেন্ট সিস্টেম সেটা অটোমেটিকলি করা রয়েছে আমরা উইথড্র করবেন এক সেকেন্ডে উইথড্র হয়ে যাবে তো এখন আসি আমরা এদের যে ফাইভ ডলারটা সেটাকে কিভাবে উইথড্র করবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে তো এদের এদের যে টেলিগ্রাম গ্রুপ আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দেবো এখানে দেখতে পারেন আপনারা অন টাইম একটা ফ্রি পাবেন এর জন্য যেটা করতে হবে আপনাদেরকে কাস্টমার সার্ভিসে এই এই গ্রুপে জয়েন হয়ে এদের যে অনার রয়েছে বা এখানে যারা যারা অ্যাডমিন রয়েছে তাদেরকে মেসেজ করতে হবে এবং এবং আপনার ডিটেলসগুলো এখানে দিতে হবে ঠিক আছে যে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম কী তো আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নেমের একটা স্ক্রিনশট এদেরকে দিয়ে দেবেন ঠিক আছে দেন ওয়েট করবেন আপনার এটা উইথড্র হয়ে যাবে তো এই গ্রুপে অনেক বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার অনেকেই জয়েন রয়েছে তো এখানে জয়েন হলে আমরা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এরা ফ্রিতে কীভাবে ক্লেম করছে আপনিও চাইলে এভাবে ফ্রিতে এখান থেকে ক্লেম করতে পারবেন ঠিক আছে এছাড়া এখানে আমরা চাইলে এই যে যে প্ল্যানগুলো রয়েছে এই প্ল্যানগুলো বাই করলে আমরা ভালো একটা কমিশন পাবেন একদিনের প্ল্যান যদি আপনি পঞ্চাশ ডলার দিয়ে বাই করেন তাহলে আপনার এক ডলার মতো প্রফিট হবে ঠিক আছে এবং এই সমস্ত বড় বড় যে প্ল্যান রয়েছে এগুলোতে বেশি প্রফিট হবে তবে আপনারা একটা জিনিস ভালোভাবে জানেন যে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বেশি বেশি দিন থাকে না যারা প্রথমে এই সমস্ত সাইটে কাজ করবে তারা প্রফিট করতে পারবে যারা পরে আসবে তারা লসও খেতে পারে ঠিক আছে তো এই জন্য বলবো বেশি রিস্ক নেওয়ার দরকার নেই আমরা চাইলে ফ্রিতে পাঁচ ডলারটা ক্লেম করতে পারেন আর যদি চান যে এখানে রিচার্জ করে আর্নিং করবেন কারণ সাইটটা একদমই নতুন এখন কয়েকদিন পেমেন্ট দেবে তাহলে আপনি সেটাও করতে পারেন তো লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আরেকটা জিনিস বলতে চাই এখানে ইনভিটেশান কোড এখানে আপনি আপনার ইনভাইট লিঙ্ক পাবেন এই লিঙ্কের থ্রু যদি ইনভাইট করেন তাহলে পনেরো পার্সেন্ট করে বোনাস পাবেন তো এখানে চাইলে আপনারা ইনভাইটও করতে পারেন ওকে তো আশা করি এ টু জেড বোঝাতে পারলাম তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যদি পছন্দ হয় তাহলে সাইটটাতে কাজ করতে পারেন তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং